আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত রিয়েল টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা কার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়তো দেখা যায় অনেক সময় এনআইডি না থাকার কারণে পরিবারে কারো মাধ্যমে খোলা হয়েছে কিংবা আত্মীয় স্বজন অথবা আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে এখন আপনার এনআইডি হয়েছে আর আপনি জানতে পারতেছেন না যে কার এনআইডি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন লক হয়ে গেছে তাই কার নামে বিকাশ অ্যাকাউন্টটি খোলা এটি জানার জন্য বিস্তারিত প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন প্রেস করে রাখুন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডালা অভিনন্দন তো কার নামে বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে এটি যেমন আমরা কাস্টমার কেয়ারে গিয়ে আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমরা জানতে পারি আবার আমরা চাইলেও খুব সহজেই ইন্টারনেটের সাহায্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে কার নামে বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে তবে কিছু সংখ্যক ইন্টারনেট ব্যাংকিং আছে যেগুলোর মাধ্যমে আপনি বিকাশ অ্যাকাউন্টের মালিকানা জেনে নিতে পারবেন তো আপনার সিমের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এটা কার নামে খোলা এটা জানার জন্য আপনি ব্যবহার করবেন সেলফিন অ্যাপ তো সেলফিন অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে সার্চ বারে টাইপ করবেন সেলফিন অ্যাপ সেলফিন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আর সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের একটি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ তো যাদের সেলফিন অ্যাকাউন্ট রয়েছে তারা তো বিকাশ অ্যাকাউন্টের মালিকানা বের করতে পারবেন কার না কার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে আর যাদের সেলফিন অ্যাকাউন্ট নেই তারা চাইলে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনি ইউটিউবে যে কোনো একটি ভিডিও দেখে আপনি শিখে নিতে পারবেন যে কিভাবে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় আর যাদের সেলফিন অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে আপনি সেলফিন অ্যাপে প্রবেশ করতে পারবেন তো দেন এখান থেকে আমি পিন নাম্বারটি প্রবেশ করছি তারপর এখানে লগ ইনে ক্লিক করছি তো উপরে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি নিচে এসে দেখতে পারবেন বিকাশ এই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি যে বিকাশ অ্যাকাউন্টের মালিকানা বের করতে চান সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার প্রবেশ করে দিবেন তো দেন এখান থেকে আমি একটি বিকাশ নাম্বার প্রবেশ করছি তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে তার নাম আপনি এখানে দেখতে পারবেন তো এখন আমি অন্য একটি নাম্বার প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন কার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে তার নাম এখানে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম বের করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই আপনার আশেপাশে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটির ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারছেন জানতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন প্রেস করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে সঙ্গে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু